কেমতের ময়দানটা সহি হাদিসে এসেছে এই ফিলিস্তিনের এই শাম দেশে সিরিয়ার উপরে জিল্লায় সিরিয়া ফিলিস্তিনের উপরে কেমত হবে কেমতের ময়দান প্রতিষ্ঠিত হবে সৈতানা ইসা আলাইহিস সালাম এই সিরিয়াতে নামে